দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে ফিরে পাই তোমার মাঝে তাকে প্রতিদিন বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমার এই ঋণ বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমার এই ঋণ এ মনের ঘরে কবে ধীরে ধীরে মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারানো সেই দিন বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ হুম হে হে হে লা লা লা লা লা হে হে হে লা লা লা লা লা এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা আজকে চোখের আড়াল হলেও ভালো লাগে না এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা আজকে চোখের আড়াল হলেও ভালো লাগে না ও আজ আমার চোখে একই নেশা লাগে আজ আমার চোখে একই নেশা লাগে করলে আমায় তুমি কত না রঙিন বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমার এই ঋণ বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমার এই ঋণ তোমার এই ঋণ